আমাদের সমাজে একটি তথা একটি নতুন জাত হয়েছে সফর মাসের শেষ বুধবারকে আগের ইন্তেহার সম্ভব আগের ইন্তেহার সম্ভব হলে এটাকে উদযাপন করা হয় খুশি করা সমাজে এই দিন চালু হয়ে গেছে একটা দিন এটার উদ্দেশ্য হল যারা খুশি প্রকাশ করেন আগের ইন্তেহার সম্মান আনেন কেন যে শেষ বুধবারে নাকি সফর মাসের শেষ বুধবারে নাকি রসুল্লাহ সুস্থ হয়েছিলেন অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন এই জন্য আমরা খুশি প্রকাশ করতেছি এই হিসাবে সফর মাসের শেষ বুধবার আখের তার সংখ্যা পালন করা হয় আসলে কিতাবের মধ্যে দেখেন সঠিক কথা হলো এই সফর মাসের

পালন করা হয় আর দিবস পালন করা মাসে তারিখ ইসলামী শরীয়তে আমাদের শরীয়তে জন্ম দিবস পালনের রেওয়াজ নাই মৃত্যু দিবস পালনের বিধান নাই কোনো ধরনের দিবস পালন শরীয়তে জন্ম দিবস মৃত্যু দিবস অমুক দিবস অমুক দিবস অমুক বার্ষিকী অমুক বার্ষিকী কোনো ধরনের বার্ষিকী দিবস পালন করা শরীয়তে নাই তরুণ হিসাবে তরুণীকে ধর্মীয় ব্যাপার হিসাবে কোনো দিবস পালন করা না ধর্মীয় ব্যাপার হিসাবে যে আমি ধর্মের বিধান হিসাবে আমি এই দিনকে পালন করতেছি যেরকমভাবে আমরা খুশি উদযাপন করি ঈদের দিন

আমরা মনে করি যে জন্মদিবস পালন খুশি প্রকাশ করতে হ্যাঁ অবশ্যই আগমন আগমন একটা খুশির ব্যাপার সারা জাহাজের জন্য খুশির ব্যাপার সমস্ত মাহবুবের জন্য খুশির ব্যাপার থেকে নিয়ে পর্যন্ত আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত মাহবুব সমস্ত মাহবুবরা তৈরির খুশি হয়ে গেছিল হুজুর আলাইসলাম দুনিয়াতে আগমন করেছেন কিন্তু আমাদেরকে শরীরে এরকম দেয় নাই যে আমরা প্রতি বছর ইসলামের জন্মদিবসকে সামনে রেখে খুশি প্রকাশ করব আমরা তো প্রতিদিন খুশি প্রকাশ করতে পারি জীবনের আলোচনা জন্মের আলোচনা সব কিছু যে কোনো দিবসে যে কোনো দিন যে কোনো মাসে যে কোনো সব সারা বছর করা যায় পড়া সোয়াবের কাজ হুজুর সাল্লাল্লাহু নিয়ে আলোচনা করা সোয়াবের কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আলোচনা করা সোয়াবের কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেষট্টি নিয়ে আলোচনা করা সোয়াবের কাজ এগুলো কি যে দিবসে আলোচনা করবো ওই দিবসে আলোচনা করবো যে কোনো দিন আলোচনা করা যে কোনো মাসে আলোচনা করা যেতে পারে সারা বছর আমরা আলোচনা করতে পারি যে কোনো দিনে আলোচনা চিন্তাভাবনা না করে যে রবিউল আলম মাসে আলোচনা করব রবিউল আলম মাসের বারো তারিখ বিশেষভাবে ওয়াজ মাহফুল করে রবিসল্লাহ জন্ম দিবস হিসাবে ওই দিন খুব বেশি রবিসল্লাহ নিয়ে রবিসল্লাহ আলোচনা করলাম সারা বছর ভ্রমণ নেই বাকি বছর আর ভ্রমণ নেই এটা হইল আলোচনা তো সব সারা বছর হবে যে কোনো দিন হবে যাই হোক শরীয়তে এই বিশেষ দিবস পালন করা এর উপর আবার মুসলমানের জন্মের দিন কোন তারিখ এটা আমি অনেক একটা দুই তারিখ আট তারিখ বারো তারিখ সতেরো তারিখ এরকম ভাবে একই মাসে বিভিন্ন তারিখে রসুল্লাহকে জন্ম হতে পারে এরকম মতামত পেশ করেছেন ওলামাই কেরামরা তাদের মধ্যে আবার মৃত্যু তারিখ দিয়েও আলোচনা একটা মতবে কোন তারিখ ইন্তেকাল করেছেন আট তারিখ না নয় তারিখ যারা কোন হিসাব নিকাশ করেন যে সমস্ত লড়াই তারা তার হিসাব নিকাশে পারদর্শী তিন তারিখ হিসাব নিকাশে পারদর্শী তাদের হিসাবে হুজুর সাল্লাল্লাহু ওই রবিউল মাসের সোমবার যদি হয় তাহলে বারো তারিখ আসেই না বারো তারিখ ওই মাসে আসেই না সোমবার বারো তারিখ হয় না এক তারিখ হয় বা এরকম হিসাব করছেন অর্থাৎ বারো তারিখ জন্ম দিবসও আসে না হিসাব করতে দেখা যায় বারো তারিখ ইন্তেকালের দিবসও আসে না আর এটাকে নিয়ে আমরা দিবস বানিয়ে ফেলেছি বারো তারিখ দিবস বানিয়ে ফেলেছি রবিউল আহ্বান পালন করবেন পালন করবেন ঈদ পালন করবেন না দুঃখ পালন করবেন পূজা পালন করবেন সুখ দিবস পালন করবেন ঈদের দিবস জন্ম দিবস হিসাবে খুশির দিবস পালন করবেন পূজা পালন করবেন কোনোটাই পালন করা যাবে না একই দিনে আপনি একই সাথে আসবেন আবার একই সাথে কাঁদবেন কেমন হবে একই দিনে একই দিবসে আপনার কান্নাও দিবস আবার হাসিও দিবস যেমন হবে এই জন্য এগুলো না আবার অনেকে অনেক বেশি বের করে জশ্নে জলুসে জশ্নে জলুসে ঈদে মিলাদ নবীর মিছিল বাইর করে ওগুলো ঠিক না শরীরে ওগুলো নাই

এর উপর আবার ঈদের মিলাদ আমরা মানিয়ে নিলাম একটা দিনকে ঈদের দিন শরীয়ত আমাদেরকে দিছে দুইটা ঈদের দিন আর আমরা বানিয়ে নিলাম তৃতীয় আর একটা দিন ঈদের দিন এটাকে শরীয়তে যেটাকে যে দিনকে ঈদ বলে নাই সেই দিনকে ঈদ বলা আমার আমার কোনো অধিকার আছে আমি ঈদ বলতে পারবো শরীয়ত যেদিন রোজা বলে নাই সেদিনকে আমি রোজা বলতে পারবো যে দিন রোজার দিন শরীয়তের উপর তো আমার আমার কোনো অধিকার নাই শরীয়তের উপর আমি কোনো বিধান চালু চালু করতে পারবো না এই জন্য বোঝার বিষয় সঠিকভাবে আমি যাতে শরীয়তের বিধিবিধান পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমি এই জন্য আমরা বলতেছিলাম আমাদের এখানে আলোচনা চলতেছে এর মধ্যে নানা অবস্থা এগারো সুন্দরতার আলোচনা কিরাতের সুন্দর সাতটি গেছে রুকুর সুন্দর আটটি গেছে সেজদার সুন্দর বারোটি গেছে আর আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দশটি দিলে নামাজে বসার সুন্দর হলো তেরোটি নামাজে বসার সুন্দর হলো তেরোটি বাম পা পিছিয়ে তার উপর বসা যখন আমরা বসি তখন কি বাম পা পিছিয়ে তার উপর বসা ডান পা সোজা মনে খাড়া রাখা আর উভয় পায়ের আঙ্গুল সমূহ স্বার্থমত কিউলার দিকে রাখা ঘুরে রাখা নাসাই শরীফ হাদিস নম্বর এগারোশো আটান্ন যখন আমরা বসি বসার অবস্থা আত্মা আমরা বসি এই সময় বসবো কিভাবে বাম পায়ের উপর বসা বাম পা দিচ্ছে তার উপর বসা ডান পাকে হারা রাখা আর উভয় পায়ের দুই পায়ের আঙ্গুলকে কেবলার দিকে মুড়িয়ে রাখার চেষ্টা করা যতটুকু পারি আমি কেবলার দিকে রাখা আঙ্গুলগুলো দুই নম্বর সুন্দর উভয় হাত রায়ের উপর হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি দুই হাঁটুর মাঝ বরাবর রাখা মুসনদে আহমদ হাদিস নম্বর ষোলো হাজার একশো ছয় যখন আমরা দুই নম্বর উভয় হাত যখন আমরা বসবো তখন দুই হাত হাঁটুর উপর রাখবো হাঁটু বরাবর করে রাখবো এবং আঙ্গুল স্বাভাবিক থাকবে আর দুই হাত কাজ করার পর আমাদের চুপ থাকবে এটা হলো দুই নম্বর সুন্দর তিন নম্বর সুন্দর আর সাধু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও মাথা একসাথে মিলিয়ে গুলাকা গোল করা যুক্ত বানানো এবং মনালিকা ও দল মিলিয়ে রাখা এবং রায় বলার সময় শাহাদত সামান্য উঁচু করে ইশারা করা অতঃপর ইলকাল্লা বলার সময় আঙ্গুলের মাথা জোটানো হাঁটুর সাথে না লাগানো আবু দাউদ শরীফ হাদিস নম্বর 726 নাসাই শরীফ হাদিস নম্বর 1274 নিয়ম হলো আশহাদু ওয়ালা শাহাদাতু অর্থাৎ আমরা যখন আটটা এমন বলি আটটা এমন পড়ার শেষ থেকে আটটা ইয়া করে দিলাই আসসালামু আলাইকুম তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন

মাধ্যমে বিদ্যাঙ্গনি এবং মর্তমা আলোকে গোলাকার যুক্ত করব এবং অনামিকা ও কনিষ্ঠা এই অনামিকা কনিষ্ঠা আনন্দ মুড়িয়ে রাখবো এইভাবে আর শাহাদত আঙ্গুল এটাকে বলে শাহাদত আঙ্গুল শাহাদত আঙ্গুলকে তারা করা কোন সময় এই দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বলার সঙ্গে সঙ্গে এই করলাম আশহাদু আল্লা আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা বলতে সময় আঙুল শাহাদ আঙুল উঠবে ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আঙুল কাটিয়ে গেল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আঙুল ফেললাম সাথে একদম না লাগানো এইভাবে একদম শেষ পর্যন্ত আল্লাহ সালাম শেষ পর্যন্ত সালাম সালামের আগ পর্যন্ত এভাবে থাকতে হবে আশহাদ আবার

শেষ পর্যন্ত যে নামাজ তিন রাখাতের নামাজ অথবা চার রাখাতের নামাজ যদি হয় তাহলে দুই নম্বর রাখাতে আমরা বসি এটাকে বলে প্রথম বৈঠক এটা শেষ পর্যন্ত দুই নম্বর রাখাত থেকে উদাহরণ করে তিন নম্বর তিন রাখাতে নামাজ হলে তিন রাখাতে নামাজ হলে তিন রাখাতে যে বসলাম এটাকে বলে এই নামাজের শেষ করিত আখেরি বৈঠক চার রাখাতে নামাজ হলে চার রাখাত শেষ করার পর যে বসলাম এটাকে বলে আখেরি বৈঠক মানে শেষ করিত শেষ বৈঠকে আত্মাহিয়াতি শেষ করার পরে আল্লাহ সাল্লি আলা আল্লাহ বাড়ি গালা দরুদ শরীফ পড়া দরুদ শরীফ পড়া হলো সুন্নত দরুদ শরীফ পড়া হলো সুন্নত তিরমিজি শরীফ হাদিস নম্বর 3477 দরুদ শরীফ পড়া সুন্নত আখেরি বৈঠকে নামাজ যদি দুই রাকাতের হয় তাহলে দুই রাকাত পরেই বসা এটাই হলো শেষ প্রথম বৈঠক আবার শেষ বৈঠক এটাই শেষ বৈঠক পাঁচ নম্বর সুন্নত হলো দোয়ায় মাসুরা করা দরুদ শরীফের পর দোয়ায় মাসুরা করা বুখারী শরীফ হাদিস নম্বর 834 তিরমিজি শরীফ হাদিস নম্বর 593 দরুদ শরীফ শেষ করার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু যে দোয়া করি আমরা দোয়ায় মাসুরা বলে এটা করা সুন্নত ছয় নম্বর সুন্নত দিকে সালাম ফিরানো দুটো দিকে উভয় দিকে মানে দুই দিকে দুই দিকে সালাম ফিরানো হলো সুন্নত তিরমিজি শরীফ হাদিস নম্বর 295 চার নম্বর সুন্দর ডান দিকে আগে সালাম ফিরানো আর উভয় সালাম কিবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাজের দিকে রাখা মুসলিম শরীফ হাদিস নম্বর পাঁচশো বিরাশি উভয় দিকে সালাম ফিরানো গেছে সুন্নত এখন হলো ডান দিকে আগে দুইটার মধ্যে প্রথমটা কোনটা হবে ডান দিকে ডান দিকে সালাম ফিরানো আগে সুন্নত আর সালামের নিয়ম হলো ক্যাপ্টার দিক থেকে সালাম শুরু করা এই যেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বলবো আমার মাথা সোজা থাকবে আসসালামু আলাইকুম এই আলাইকুম বলতে বলতে মাথাটা তারপরে কাঁধের দিকে দৃষ্টি রাখা ডান দিকে যখন সালাম দিলাম ডান কাঁধে চোখ রাখা বাম দিকে সালাম দিলাম বাম কাঁধে চোখ রাখা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার সোজা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে আমরা সালাম ফেরালাম ডান দিকে বাম দিকে আট নম্বর সুন্নত ইমামের উভয় সালামে মুক্তাদি ফেরেস্তা ও নামাজি জিনদের প্রতি সালাম করার নিয়োগ করা মুসলিম শরীফ আদেশ নম্বর চারশো একত্রিশ ইমাম সাহেব তখন সালাম ফিরালেন তখন তিনি নিয়োগ করবেন কি আমার গ্রাম থেকে সালাম ফিরানোর সময় তিনি ডান হাতে ফেরেস্তার নিয়োগ করবেন কাঞ্জে দিকে ওনাদের মুসল্লি মুক্তাদি আছে তাদের নিয়োগ করবে এবং নামাজি জিনদের নিয়োগ করবে অনেক মানে সময় জিনেরাও কি করে নামাজে শরীর হয়ে থাকে আমরা দেখি না তাদেরকে এগুলো তাদের জন্য নিয়োগ করা আমাদের আমার সময় নিয়োগ করা যে আমি কান্নাদের ফেরেস্তা আমার কান্দিকে দিকের মুক্তাদি এবং নামাজি জিন যত আছে সবাইকে সালাম দিতেছি এইরকম ভাবে নিয়োগ করা যখন বাম দিকে সালাম দেওয়া ইমাম সাহেব বাম দিকে সালাম দিলেন তখন বাম কাদের ফেরেস্তা বাম দিকের মুক্তারি এবং নামাজি জিনদের প্রতি কি করা সালাম করার নিয়োগ করা এবং মুক্তাদিগণ নয়ন পছন্দ করো মুক্তাদিগণ উভয় সালামে ইমাম অন্যান্য মুসল্লি ফেরেস্তা ও নামাজি জিনদের প্রতি সালাম করার নিয়োগ করা মুসলমানে আপনার হাদিস নম্বর তিন হাজার একশো উনপঞ্চাশ তিন হাজার একশো বায়ান্ন মুক্তাদিরা যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন তারা যখন ডান দিকে সালাম দিলাবেন তখন ইমামে ইমামের নিয়োগ করবেন বাম দিকে সালাম দিলাবেও ইমামের নিয়োগ করবেন বলতেছেন যে উভয় সালামে ইমামের নিয়োগ করবেন অন্যান্য মুসলমানদের নিয়োগ করবেন ব্যারেস্টার নিয়োগ করবেন এবং নামাজি জিনদের নিয়োগ করবেন মুক্তাদিরা কি করবেন ডান দিকে যখন সালাম দিলাবেন তখন ডান দিকে ওনার যে তাদের বেরেস্তা নিয়োগ করবেন ডান দিকে যে অন্যান্য মুসল যে আছে তাদের নিয়োগ করবেন নামাজের জিনদের প্রতি নিয়োগ করবেন আর যদি ইমাম সাহেব যদি ডান দিকে থাকেন তাহলে ডান দিকে সনাত সময় ইমাম সাহেবের নিয়োগ করবেন আর ইমাম সাহেব যদি বাম দিকে থাকেন তাহলে বাম দিকে সনাত সময় ইমাম সাহেবের নিয়োগ করবেন যেদিকে ইমাম সাহেব নাই ওইদিকে নিয়োগ না করলেও হবে আর নিয়োগ করলেও হবে সমস্যা দশ নম্বর সুন্দর একাকি নামাজি ব্যক্তি শুধু ফেরেস্তা গণের পথে সালাম করার নিয়োগ করা হাসাতে আপনার রাজা খালিস নম্বর তিন হাজার একশো চল্লিশ একা একা নামাজ পড়বে একবার জামাতের সাথে ইমাম এবং মুক্তাদি ইমাম কিভাবে নিয়োগ করবে মুক্তাদিরা কিভাবে নিয়োগ করবে যেমন আমি ইমামও নই মুক্তাদিও নয় আমি একা মন পারি আমি একা একা নামাজ পড়তেছি একাকি যে নামাজ পড়বেন তিনি কি করবেন শুধুমাত্র ডান দিকে সালাম দিলে সময় ডান কাজে ফেরেস্তা নিয়োগ করবেন বাম দিকে সালাম ফেরানোর সময় বাম কাঁধে ফেরেস্টার নিয়োগ করবেন এগারো নম্বর সুন্দর মুক্তাদিগণের ইমামের সালাম ফিরানোর পরপরে সালাম ফিরানো মুক্তাদিরা ইমামের সালাম ফিরানোর পরপরে সালাম ফিরানো ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে পরে পরে পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর পরে পরে কি করবেন মুক্তাদিরা সালাম ফিরাবেন আগে না ইমামের আগে সালাম ফিরাবেন না আবার ইমামের সালামের সালাম শেষ হওয়ার আগে মুক্তাদিদের মুক্তাদিদের সালাম শেষ না হওয়া ইমাম সাহেব সালাম ফিরালেন তখন ইমাম সাহেব মনে করুন অনেক লম্বা করতেছে সালাম আসসালাম আলাইকুম রাহ ইমাম সাহেব এরকম লম্বা করে ফেলেন আর আমি মুক্তাকে পিছনে আছি তাহলে আমি অপেক্ষা করবো ওনার সালাম শেষ হওয়ার জন্য উনি সালাম শেষ করার পরে আমি সালাম চালাবো তাহলে ওনার আগে আমার সালাম শেষ হয়ে যাবে উনি সালাম শেষ করতে করতে এত লম্বা সালাম করতে লম্বা করলেন সালামে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সালাম শেষ হয়ে গেলে এক ওনার সালাম হয়ে তিন আড়ে চার আড়ে তখন ওনার তো এখনো বাকি হয়েছে আমারটা এখনো শেষ হয়ে গেল তাহলে আমার ইমানের অনুসরণ হলো না যাই হোক মুক্তাদিগণ মুক্তাদিরা ইমামের সালাম ফিরানোর পর পরে সালাম ফিরানো শরীফ হাদিস নম্বর আটশো আটত্রিশ হাদিস নম্বর আটশো আটত্রিশ এজন্য সালাম এক আলিফ বেশি থেকে বেশি থেকে বেশি লম্বা বেশি লম্বা না করে ইমামের জন্য যখন সালাম ফেরাবে বেশি লম্বা না করে বারো নম্বর সুন্দর তৃতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আসতে বলা প্রথম সালাম যখন দেওয়া হবে তখন একটু জুড়ে আর দ্বিতীয় সালাম একটু আসতে মুসান্নাতে আবু সাহিবা হাদিস নম্বর তিন হাজার একশো ছাপ্পান্ন তেরো নম্বর সুন্দর ইমামের দ্বিতীয় সালাম তুলানো শেষ হলে মাহবুবের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো মুসান্নাতে আব্দুল রাজ্জাক হাদিস নম্বর তিন হাজার একশো ছাপ্পান্ন মাসবুক মানে তিনি এক রাখা দুই রাখার নামাজ পান নাই তিনি পরে এসে নামাজে শরিক হয়েছেন জামাতে শরিক হয়েছেন এখন যখন ইমাম সাহেব সালাম দিলাবেন তিনি অপেক্ষা করবেন ইমাম সাহেব প্রথম সালাম শেষ করবেন দুই নম্বর সালাম শেষ দ্বিতীয় সালাম শেষ করবেন দ্বিতীয় সালাম শেষ করার পরে আমি যদি মাত্র হয়ে থাকি তারপর আমি তারা বন্ধা বলে তারপর আমি কি করবো আমার নামাজ বাকি হয়েছে যেগুলো নামাজ পড়ার জন্য আমি দাঁড়াবো এর আগে না এটা শূন্য কারণ অনেক সময় ইমামের যদি কোনো ভুল হয়ে থাকে নামাজের মধ্যে তিনি সাজদায় সহু দেওয়ার জন্য ডান দিকে একবার সালাম ফিরাতে পারে একবার সালাম ফিরিয়ে তিনি সাজদায় সহুকে চলে গেলেন আর আমি মনে করলাম যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন তাহলে আমি দাঁড়িয়ে যাই এদিকে আমি দাঁড়িয়ে গেলাম আর ইমাম সাহেব তখন শেষ দাঁড়িয়ে নামাজ যখন শেষ হয় নাই আর আমি দাঁড়িয়ে আমার নামাজ শুরু করে ফেললাম যিনি হবেন তিনি অপেক্ষা করবেন ইমাম সাহেব প্রথম সালাম শেষ করবেন তারপরে দ্বিতীয় সালাম শেষ করবেন যখন দ্বিতীয় সালাম শেষ করবেন তখন ইমাম সাহেব নামাজ শেষ তখন আমি কি করবো তখন আমি দাঁড়িয়ে যাব এই গেল সর্বমোট নামাজের এটা প্রতি সুন্নতের আলোচনা শেষ হলো আল্লাহ পাক আমাদেরকে পূজার এবং আমার জন্য তা প্রমাণ আর আগামী সময় ইনশাআল্লাহ কিছু নামাজ ভঙ্গের কারণ কোন কোন কারণে নামাজ ভেঙে যায় নামাজ ভঙ্গ হয় কোন কোন কারণ হলে নামাজ ভেঙে যায় নামাজ হয় না এই কারণগুলো বলবো ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকভাবে আরো আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন